আসুন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছয়জন ধনী সাহাবির ধনাঢ্যতা ও দানশীলতার কিছু দৃষ্টান্ত দেখি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অন্যতম একজন ধনী সাহাবি হলেন আবু বকের সিদ্দিক রাজি আল্লাহ আনহু যার সম্পর্কে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মা লি আহাদিন আইন্দানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা মা খালা আবা বকরিন ফাইন্না লাহু আইন্দানা ইয়াদান ইউকাফিউহুল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামাহ আমাদের উপর তোমাদের যারই কোনো ধরনের সহযোগিতা ছিল আমরা দুনিয়াতে তার বিনিময় দিয়েছি তবে আবু বকর ছাড়া কারণ আমাদের উপর তার এমন সহযোগিতা রয়েছে যার প্রতিদান কেমতের দিন আল্লাহ তালা তাকে দেবেন এই মহান সাহাবি তার সম্পদকে দিন ও মুসলিম উম্মার কল্যাণে ব্যয় করতেন ইসলাম গ্রহণের কারণে মক্কায় দুর্বল মুসলিম দাসদের যখন তাদের মনিবরা নির্মম নির্যাতন করত আবু বকর দিয়াল্লাহ তালানহু তা দেখে বড়ই ব্যথিত হতেন নিজের সম্পদ ব্যয় করে তাদেরকে তিনি কিনে নিয়ে আজাদ করে দিতেন যাতে তারা সেসব পাষণ্ড হায়নার হাত থেকে বাঁচতে পারে বিলাল রাদি আল্লাহ তালানহু ছিলেন এমনই একজন দাস তার ইসলাম গ্রহণের ব্যাপারটি জানার পর তার মনিব তাকে প্রচণ্ড শাস্তি দিতে থাকে পানাহার বন্ধ করে দিয়ে তাকে শিকলে বেঁধে তপ্ত মরুভূমিতে ফেলে রাখে তার বুকের উপর চাপিয়ে দেয় বিশাল আকারের পাথর এভাবে প্রচণ্ড নির্যাতনে যখন এই মহান সাহাবি নিষ্পেষিত হচ্ছিলেন তখন আবু বকর আল্লাহ তালানহু বিলাল আল্লাহ তালানহুয়ের মনিবের কাছে গিয়ে চল্লিশ উকিয়া স্বর্ণের বিনিময়ে তাকে কিনে নিলেন এবং তাকে আজাদ করে দিলেন এছাড়াও ইসলাম গ্রহণের কারণে কোরাইশরা যাদের সাথে সম্পর্ক ছেদ করেছিল যাদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গিয়েছিল আবু বকরাদি আল্লাহ তালানহু নিজের অর্থ সম্পদ ব্যয় করে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন ইসলামের নবী ও মুসলিমদের জন্য আবু বকর রাদি আল্লাহ তালানহুয়ের এমন অকাতরে সম্পদ ব্যয়ের কারণেই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মা নাফা আনি মালুন কত্তু মা নাফা আনি মালু আবি বকর আবু বকরের সম্পদ আমার যে রকম উপকার করেছে অন্য কারো সম্পদ এতটা করেনি আবু বকর রাজিয়াল্লাহ তালানহু তখন কেঁদে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ হাল ইল্লা লাখা ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমিও আমার সম্পদ আপনি ছাড়া অন্য কারো জন্য